জাল হাদিসের কবলে রসুল্লাহ সালাত এই বইয়ে মুক্তার নামক রাবিকে নিয়ে একটা সমস্যা হয়েছিল আমরা যেটা জবাব দিয়েছি ওখানে আলোচনা করতে গিয়ে মুজফ্ফরকে বলছে ওরে বাটপার ওরে কাজদা ওরে দাজ্জাল মানে, মানে বারবার অনেকবার ব্যবহার করেছে তার মানে, মানে তাদের যে মানহাজ যে কোন আলেম যদি কোন ভুল করে বা তার দাজ্জাল খাতা হয় তাকে দাজ্জাল কাজ্জাব মিথ্যুক বাটপার এগুলো বলতে হবে বা তারা বলছে অনায়াসে বলছে প্রত্যেকটা প্রোগ্রামে আহলাদের যখনই তারা প্রসঙ্গ নিয়ে আলোচনা করে তখনই কিন্তু তারা <laughs> এই জিনিসটা আমরা দেখি লক্ষ্য করি যে তারা এভাবে অকথ্য ভাষায় আহলাদেরকে বলে তার মানে বুঝতে হবে যে আহলাদ ভুল করে তাদেরকে দাজ্জাল কাজ্জাব এই ট্যাগ গুলো দিতে হবে বুখারিতে হ্যাঁ, জাল মানে, মানে বুখারির তহদ প্রকাশনের বুখারি নিয়ে অনেক মিথ্যাচার তারা এভাবে অনেক কিছু করেছে তো তার জন্য আমাকে লাইভে আসতে হলো যে আলেম দ্বারা ভুল হবে এটা তো স্বাভাবিক ভুল তো হবেই কেননা কুল্লু আদম খাত্তাউন প্রত্যেক আদম সন্তান আল্লাহ রাসূল বলেছেন যে ভুল করবে সুনান তিরমিজি 2499 নম্বর হাদিস তো এই যে কুল্লু আদম খাত্তাউন প্রত্যেক আদম সন্তান ভুল করবে আর আমি মনে করি যিনি মাইক ধরবেন তিনি ভুল করবেন যিনি কলম ধরবেন তিনি ভুল করবেন প্রত্যেকই ভুল করে সে ভুল না করলে এটা তো আদম সন্তানের ফিতরাত আদম সন্তানের ফিতরাত যে তারা ভুল করবে কিন্তু এই ভুলটাকে নিয়ে জনসাধারণের সামনে যেন আলেম মানুষ যখন আরেকটা আলেমকে দাজ্জাল কাজ্জাব তারপরে তাদের নামের সঙ্গে ট্যাগ দিয়ে দেয় যে এটা হচ্ছে জাল মাদানি এনেছে আব্দুল রাজ্জাক বিন কাজ্জাব এটিসি e e আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে সব ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায় তার মানে, মানে বোঝা যায় যে আল্লাহাদের সমাজের কোন আলেম যদি ভুল করে থাকে দাজ্জাল বলতে হবে কাজ্জাল কাজ্জাব বলতে হবে পাটপার বলতে হবে চিটার বলতে হবে যেটা তাদের আলেম ওলেমার মুখ থেকে চলে এসেছে ভাষাগুলো তার মানে তাদের নিঃসন্দেহে কোনো ভুল না থাকারই কথা আর ভুল যদি হয় তাহলে দাজ্জাল কাজ্জাব বাটপার এগুলো ট্যাগগুলো ব্যবহার করছে তারা তার জন্য আমি ধারাবাহিক পর্যায়ে কিছু আলোচনা করছিলাম যে তাদেরও আলোচনার মধ্যে অসংখ্য ভুল তারা এক মিনিট আলোচনা করলো সেটার মধ্যে ভুল আমি এর আগে দেখিয়েছি যে আবরার সাহেব তিনি আল্লাহ রসুল মোহাম্মদ মিথ্যাচার করেছে হাতি জাল করেছে ইমাম আহমেদের কলকে আল্লাহ রসুল নামে চালিয়ে দিয়েছে কোনো জবাব এখন পর্যন্ত আসেনি এরপর আমি দেখিয়েছি যে ইমাম বুখারি রহমাল্লাহ নামে মিথ্যাচার করেছে তার আগে আমি দেখেছিলাম যে আরবি একটা ইবাদত করতে গিয়ে তিনি ভুল করেছে তো সার্বিক পর্যায়ে তারা ভুল করবে আমরাও ভুল করবো স্বাভাবিক কিন্তু এইখানে তারপরে যে ভাষাগুলো ব্যবহার করা হচ্ছে মানুষের সামনে প্রকাশ করা হচ্ছে যেভাবে ভাষা এবং তাদের তীক্ষ্ণ তীরযুক্ত বিষাক্ত যে শব্দের ঝুড়ি এগুলো দেখে আমরা আশ্চর্য হই যারা আমরা সাধারণ মানুষ আমরা যারা জেনারেল শিক্ষিত যারা দিনকে পালন করতে চাই তার জন্য আমি ধাপে পর্যালোচনা আলোচনা করছি ভাই আপনাদের ভুল হয়েছে একাধিক জায়গাতে আমরা আপনাদের ভিডিওর জবাব দিই না তার অর্থ এই নয় যে আপনাদের কোনো ভুল নেই প্রত্যেকটা মিনিটে মিনিটে আপনাদের বলে ওলেমারা যখন আলোচনা করে তার ভুল হচ্ছে তার জন্য কয়েকশো এপিসোড আপনাদের সামনে পেশ করব যে তাদের আলে বলে মধ্যে ভুল খাতা হয়েছে আর মারাত্মক মারাত্মক খাতা কারণ এর আগেও দেখেছি যে আল্লাহ রাসূল জাল হাদিস তৈরি করা ইমাম বুখারী নামে মিথ্যাচার করা হাদিসের আরবি ইবারত ভুল পড়া এগুলো দেখেছি আজকে 6 নম্বর এপিসোডে দেখাবো যে তাবিজ প্রসঙ্গে মুফতি আবরা সাহেব একটা ভিডিওর জবাব দিতে গিয়ে তিনি ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর নামে তিনি মিথ্যাচার করেছে একদম নির্লজ্জ মিথ্যাচার অভিযুক্ত করেছে আসেন আমরা প্রথমত তার সেই ভিডিওটা আপনাদের স্ক্রিনে আমি নিয়ে আসার চেষ্টা করছি আপনারা উপভোগ করুন জি আমরা নিয়ে আসছি আচ্ছা, আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুক্তি রেজাল করিম আপনার নিজে ফেসবুক পেজ থেকে তিনি ছেড়েছে এটা হ্যাঁ, হ্যাঁ, আমরা তার ভিডিওটা এখানে চালাবো তারই ফেসবুক পেজ থেকে আমি লিংকটা আপনাদেরকে শো করছি এক মিনিট আমি সাউন্ডটা মিউট আছে আমি একটু অন করে দিই জি সুপ্রিয় শ্রোতা মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমরা মুফতি আবরা সাহেবের পেজ থেকে নিয়ে আসছি কোনো কপি কাট কিছু করা নাই তিনি যেভাবে পেশ করেছেন আমি প্রথম থেকে শেষ পর্যন্ত চালিয়ে দেবো আপনাদের সামনে তারপরে দেখবেন জি আসুন ভিডিওটা শুনুন যারা তাবিজ কবচ কুফরি করে তাদের নামাজ রোজা বা ইবাদত কি কবুল হবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ মশলা যে আমাদের দেশে অনেকে মনে করেন তাবিজ কুফর শিরিক এখানে আমি দুই ধরনের হাদিসই দেখি এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদে আহমদের হাদিসে বলেছেন মান আল্লাহ তাবিমান তাকাত আশরাক সে ব্যক্তি তাবিজ দরকার সে শিরিক করবে আবার দেখি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মুস্তাদ যিনি ইমাম আবু বকর রাহিমাহুল্লাহ উনি মুসান্নাফে ইবনে আবি শাইবা একটা বাব একটা অধ্যায় কায়েম করেছেন বাবু মান রাখাসা ফি তা'লিক তাবিজ যে কোন কোন সাহাবা এবং কোন কোন ইমাম তাবিজ করতেন তো এখানে আমরা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের আমল দেখি যে কানা এই পয়েন্টটাকে লক্ষ্য করুন তিনি বলছেন যে আব্দুল্লাহ মাসুদের আমলটা লক্ষ্য করি হাদিস পড়ছে দেখেন এটাই মিথ্যাচার শুনুন أعوذ ب... أعوذ بالله بكلمات التامات من شره وسوء عقابه من لم يحفظ আর যদি কেউ জায়েজ পন্থা সম্মত পন্থা তাবিজ করে তার কাছে নামাজ অবশ্যই আর যদি কেউ শিরকি পন্থায় তাবিজ করে সে অবশ্যই তার কাছে নামাজ হবে আমরা জি এটা আরেকটা ভিন্ন প্রশ্ন আমরা আপনাদেরকে সম্পূর্ণ কোনো খেয়ানত নয় সম্পূর্ণ ভিডিও এবং প্রশ্ন উত্তর আপনাদেরকে শুনিয়েছি আপনারাও তার আলোচনাটা শুনেছেন আপনারা লক্ষ্য করেছেন ভিডিওটি বারবার আপনারা চালে শুনে নেবেন যে আমাদের মুক্তি আবরার সাহেবকে প্রশ্ন করেছে তাবিজ প্রসঙ্গে তো তিনি তাবিজ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি দলিল পেশ করেছেন যে আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করতেন তিনি ছোট ছোট ছেলেদেরকে তিনি তাবিজ লটকে দিতেন ঝুলে ঝুলে দিতেন তিনি ইবনে মাসুদ রদে আল্লাহ এই আমলটা বর্ণনা করেছে এবং আল্লাহ সাল্লাহ হাদিস বলে চালিয়ে দিয়েছে এখানে ছোট্ট একটা কথা বলি জাবরা সাহেব আপনি ভুল করেছেন আপনি মিথ্যা কথা বলেছেন এটা খেয়ানত করেছেন এটা অন্যায় করেছেন সাবিন নামে ইবনু মাসুদ থেকে যে বর্ণনা আপনি পড়েছেন যে পড়েছেন সম্পূর্ণ মিথ্যা কথা ইবনু মাসুদ থেকে এই ধরনের কোন ইবারত গোটা হাদিসের ভান্ডার আপনি খুঁজে ফেলেন কোন জায়গাতে ইবনু মাসুদ থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই ধরনের কোন ইবাদত পাবেন না এটা সম্পূর্ণ মিথ্যা আপনার নিজের পেট বানানো একটা ইবাদত করেছেন ইবনে মাসুদ থেকে অন্তত এই ইবাদত নেই একদম হান্ড্রেড পার্সেন্ট কোন সন্দেহ নেই আপনি পড়েন আপনি তো একজন মহকিক মানুষ আপনি অন্য আলেম ওলেমাদের আপনি ভুল ধরেন কাজ্জাব দাজ্জাল ফেরাউন ফেরাউন শব্দ যদি বলেননি বাটপার বলেছেন একাধিকবার তো আপনি যে কথাটা বলেছেন এই মর্মে কোনো হাদিস ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহুর আমল থেকে প্রমাণিত নেই নেই নেই 100% নেই কিন্তু আপনি অথচ একটা দলিল দিয়ে দিলেন টিভিতে বসে আপনি এফএম এ প্রশ্ন উত্তর দিচ্ছেন লক্ষ লক্ষ মানুষ আপনার আলোচনা শ্রবণ করছে ভুল মেসেজ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলার নামে প্রচার করে দিলেন যদি ইবনে মাসুদ থেকে হাদিস থাকে তার আমল যে বাচ্চাদেরকে তিনি তাবিজ লোটকে দিতেন কোরআনের তাবিজ হোক আর অন্য কিছু হোক আপনি প্রমাণ পেশ করেন যে কোথায় আপনি যে ইবাদত করেছেন আরবি সম্পূর্ণ মিথ্যা ইবনে মাসুদ থেকে এর কোনো ইবাদত হাদিসের গ্রন্থের ভান্ডারে সহিত দূরে কথা জৈব তো দূরে কথা কোন জাল হাদিস আমাদের নজরে এখন পর্যন্ত পড়েনি যে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু তিনি বাচ্চা ছোট ছোট শিশুদেরকে তিনি এবার তাবিজ ঝুলে দিতেন এটা সম্পূর্ণ 100% মিথ্যা কথা আপনি সাহাবীর নামে মিথ্যাচার করেছেন খেয়ানত করেছেন এখন আপনার সাথে যদি আপনাকে দাজ্জাল বলি যদি বলি ওরে বাটপার আপনার কেমন লাগবে আমি আপনাকে বলতে চাইছি না আমি এটা বুঝাতে চাইছি যে কোনো আলেম যখন ভুল করে আল্লাহদের আপনি যখন শব্দগুলো ব্যবহার করেন ওরে বাটপার দাজ্জাল এখন যদি আপনাকে বলি আপনাকে এর আগে দেখেছি আপনি হাদিস জাল করেছেন তখন যদি আপনাকে ওরে বাটপার ওরে দাজ্জাল ওরে কাজ্জাব মহামিথুক আন্তর্জাতিক মিথ্যুক এই শব্দগুলো ব্যবহার করতাম না এখন কেমন লাগতো এখন আপনাকে বলছি চ্যালেঞ্জ করছি আপনি এবারও পেশ করেন ইবনে মাসুদের এমন কোন গ্রন্থে আছে আপনি সম্ভবত মুসনাদ আহমদের মানে রেফারেন্স মানে দিয়েছেন ভিত্তিহীন ওটা মুসনাদ আহমেদ পড়ে ফেলেন কোন জায়গাতে ইবারত ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা থেকে প্রমাণিত নেই প্রমাণিত নেই প্রমাণিত নেই 100% নেই আপনি স্বয়ং দিবালোকে মিথ্যাচার করেছেন মিথ্যা কথা বলেছেন ইবনে মাসুদ একজন বিশিষ্ট সাহাবী প্রসঙ্গে মিথ্যাচার করেছেন আসেন কিছু আমরা কিতাবপত্র দেখাই কিতাবপত্র দেখালে তো সমস্যা হয়তো তারা মানতে যাবে না হ্যাঁ, আসেন আমরা বাংলাদেশ থেকে বিখ্যাত হানাফি দেবন্দী উলমাদের প্রকাশনী একটা বিখ্যাত পত্রিকা আছে যেটার নাম হচ্ছে আল কাউসার আমার কাছে আল কাউসার আছে আমার কাছে সব সংখ্যাগুলো আমার কাছে আছে আল কাউসার বাংলাদেশ থেকে প্রকাশ হয় দেবন্দীদের একটা বিখ্যাত পত্রিকা তাদের মুখপাত্রের পত্রিকাটা দেবন্দীদের তো তাদের আমি একটা পত্রিকার অংশ আপনাকে দেখাই যে ইবনু মাসুদ থেকে যে কথা বলেছে সম্পূর্ণ মিথ্যা কথা বরং ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা তাবিজের বিরুদ্ধে ছিলেন কোরআনের তাবিজের বিরুদ্ধে ছিলেন তিনি কোরআনের তাবিজকে জেজ মনে করতেন না আপনি বলতে পারেন না এটা জাদু মন্ত্র আমি কোরআনের তাবিজকে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি জায়েজ মনে করতেন না তিনি অপছন্দ করতেন জায়েজ মনে করতেন না 100% প্রমাণিত অথচ এই সাহাবীর নামে বলে দিলেন যে তিনি নাকি ছোট ছোট বাচ্চাদেরকে তাবিজ ঝুলে দিত সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন আসেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর এই মানহাজটা কি ছিল তাবিজ প্রসঙ্গে তার রায় তার আমল তার ফতোয়া কি ছিল এটা আমাদের কোনো গ্রন্থ থেকে দেখাবো না আমরা মাসিক আল কাউসার যেটা বাংলাদেশ দেওবন্দীদের প্রকাশনী তাদের একদম এরকম লেখালেখি বের হয় তাদের প্রকাশনী থেকে আমরা দেখাই আসেন স্ক্রিনটা লক্ষ্য করুন আমরা স্ক্রিনটা নিয়ে আসার চেষ্টা করছি সুপ্রিয় শ্রোতা মন্ডলী আপনারা একটু স্ক্রিন দিকে লক্ষ্য করবেন জি আমরা স্ক্রিনটা সম্ভবত চলে এসেছে জি হ্যাঁ, হ্যাঁ আপনারা দেখছেন আল কাউসার হ্যাঁ, হ্যাঁ আল কাউসার এটা হচ্ছে জানুয়ারি 2019 এটা সামান্য কিছুদিন আগে প্রকাশ হয়েছে জানুয়ারি 2019 এ রবিউসানি 1440 হিজরি এখানে হচ্ছে ঝাড়ফুক তাবিজ একটি দালিলিক বিশ্লেষণ মৌলানা ইমদাদুল হক তিনি এটাকে রচনা করেছেন আসেন তিনি তাবিজের পক্ষে দলিল দিয়েছে তারপরে এই সমস্ত সাহাবিদের আমলের কথা বর্ণনা করেছে অবশেষে সে দেখেন ইবনু মাসুদ রাদিয়াল্লাহুর মানে কি মত পোষণ করতেন তাবিজ প্রসঙ্গে তারা লিখেছে তাদের ঘরের মানে ঘরের দলিল আমি আমার পক্ষ থেকে কিছু দিচ্ছি না হ্যাঁ, হ্যাঁ দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ইবনু মাসুদ রাদিয়াল্লাহুর মতামত তারাই নিয়ে এসেছে এটা খণ্ডন করেনি আপনারা দেখে নিতে পারেন আমি একটু স্ক্রিনটা বড় করে দিই যাতে শ্রোতা মণ্ডলীরাও আপনারা এটাকে সহজে দেখতে পান ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আমলটাকে আমি একটু স্ক্রিন থেকে বড় করছি একটু অপেক্ষা করবেন ইবনে মাসুদ রাদিয়াল্লাহু জি খুব বেশি বড় করা যাচ্ছে না হ্যাঁ দেখেন তাদের আল কাউসার মাসিক আল কাউসার জানুয়ারি 2019 এর এখানে দেখেন লিখছেন হ্যাঁ সাহাব ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে তিনি কোরআন সম্মিলিত তাবিজ ঝোলানোকেও অপছন্দ করতেন স্পষ্ট মাসিক আল কাউসারের ফতোয়া ইবনে মাসুদ থেকে যে রেওয়াত মানে, মানে ইবনে মাসুদের মানে রায় কি ছিল পরিষ্কার তারা লিখছে আমার ঘরের না অনুবাদ তাদের আপনাদেরই সবকিছু দেখেন হ্যাঁ, হ্যাঁ ইবনে মাসুদ থেকে বর্ণিত আছে যে তিনি কোরআন সম্মিলিত কোরআনের কোরআনের ঝুলানো কেউ অপছন্দ করতেন ইব্রাহিম নাহাই বলেন তারপর এসেছে কি বলেন তিনি বলেন আব্দুল্লাহ মাসুদ রাদিয়াল্লাহু কোরআনের কোন অংশ দ্বারা তাবিজ ঝুলানোকে অপছন্দ করতেন মুসান্নাফ ইবনে আবি সাইবা হাদিস নাম্বার তেইশ হাজার নয়শো তিরিশ শ্রোতা মন্ডলী আমাদের আবরাস সাহেব যে সম্পূর্ণ মিথ্যাচার করেছে ইবনে মাসুদ এমন একজন সাহেবের নাম নিয়েছে যে সম্পূর্ণ কোরআনের তাবিজের বিরুদ্ধে ছিল অন্যান্য জাতীয় মন্ত্র কুফরি কালাম তো বিরুদ্ধে ছিল ছিল কোরআনের তাবিজ দাকেও এটাকে না জায়েজ মানে এটাকে তিনি অপছন্দ করতেন এটাকে জায়েজ মনে করতেন না স্পষ্ট তাদের আল কাউসার থেকে প্রকাশনী আর তিনি কিভাবে একটা সম্পূর্ণ মিথ্যাচার করে দিল ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনুন নামে আর তিনি একটা আলোচনাতে বলছিলেন যে ইবনু মাসুদের ফিককে হানাফি মাযহাবে নাকি নেওয়া হয়েছে তো ভাই ইবনু মাসুদের তাবিজকে নাজায়েজ বলা কোরআনের মানে, মানে কোরআনের তাবিজকে তিনি অপছন্দ করতেন জায়েজ মনে করতেন না এই ফটো কেন নেননি এই ফিক কেন আপনারা আজকে থেকে পালাচ্ছেন ব্যবসা করবেন মানে, মানে টাকা উপার্জন করবেন এই জন্য কেন ভাই ইবনু মাসুদের ফিক যদি হানাফি মাযহাবে নেওয়া হয় তো ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু ফতোয়া যে কোরআনের তাবিজটাকে তিনি অপছন্দ করতেন তিনি জায়জ মনে করতেন না এই ফতোয়া কেন নেননি এই ফতোয়া কেন নেননি ভাই ইবনে মাসুদের আপনারা ঠিক মানতে চাইছেন আপনারা আলী বিন মাদিনীর আর ইলাল মানে দিয়েছেন হানাফি গ্রহণ করা এই কেন নেননি ভাই মানে টাকা পয়সার সমস্যা মানে টাকা পয়সা যাবে এই জন্য সে যাই হোক সে কথা বলতে চাইছেন আসেন তারপরে কি বলছে মূলত আব্দুল ইবনে মাসুদ এসব ক্ষেত্রে খুবই শক্ত মনোভাবের ছিলেন স্পষ্ট দেখেন আল কি বলছে মূলত ইবনু মাসুদ রাদিয়াল্লাহু এইসব ক্ষেত্রে খুব শক্ত মনোভাবের ছিলেন মানে তাবিজ প্রসঙ্গে খুব শক্ত মনোভাবের ছিলেন তিনি কোরআনের তাবিজকেও তিনি অপছন্দ করতেন জায়জ মনে করতেন না এরপরে দেখেন কি লিখছে যে আর আবদুল্লাহ মাসুদের এই মনোভাব তার ছাত্ররা তার ছাত্ররা ও ছাত্রের ছাত্ররা গ্রহণ করেন মানে শুধু ইবনে মানে মাসুদ যেটাকে মানে অপছন্দ করতেন যা মানে অপছন্দ করতেন শুধু এমনটি নয় বরং ইবনে মাসুদের ছাত্ররা এবং তার ছাত্ররা এটাই মনে করতেন স্পষ্ট মজুদ আছে তারপর নিয়ে আসছে কি দেখেন ইব্রাহিম নাখাই রহমাহুল্লাহ বলেন আব্দুল্লাহ ইবনে মাসুদের ছাত্রগণ সব ধরনের তাবিজ অপছন্দ করতেন সব ধরনের কোরআনের তাবিজের মধ্যে অন্তর্ভুক্ত চাই তা কোরআন দিয়ে হোক অথবা অন্য কিছু দিয়ে হোক স্পষ্ট সুপ্রিয় শ্রোতা মন্ডলী এবং আবরাজ সাহেবকে বলবো যে আপনি যে একটা জল জন্ত মিথ্যা কথা বলেছেন মিথ্যাচার করেছেন ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলার নাম দিয়ে বলেছেন যে তিনি নাকি ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনের তাবিজ ঝুলিয়ে দিতেন সম্পূর্ণ মিথ্যাচার পরে ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলার মাযহাব এবং তার ছাত্ররা এবং ছাত্রের ছাত্ররা তারা মনে করতেন কোরআনের আয়াতের তাবিজ এটা জায়েজ নাই অন্য তাবিজ তো বাদ দেন আপনার চরমনায় পীর সাহেবের যে তাবিজের বই আছে মানে প্রথম খণ্ড যেটা আমরা এর আগেও দেখেছি বেহেস্তিজের যে সংখ্যাগত মান দিয়ে যে তাবিজ আছে নিয়ামুল কোরআনে যে সংখ্যাগত মান দিয়ে তাবিজ আছে এটাকে আপনারা না জায়েজ বলেন মানে মুশরিকি মানে করে জায়েজ বলেন না মুশরিকি তাবিজ তো আপনাদের ফতোয়াতে বলে থানবে বেহেস্তির বেহেস্তিজের যে তাবিজ আছে সম্পূর্ণ এটা বাতিল এবং সম্পূর্ণ হারাম কেন লুৎফর রহমান তাবিজ তো সঙ্গে আলোচনা করতে গিয়ে আর্টিকেলে এটাই দিয়েছে আপনাদের এই আল কাউসারে এখানে শর্ত করা হয়েছে সংখ্যাগত মান দিয়ে তাবিজ করা জায়েজ নয় বা অন্য কোনো বাক্য যেটা বোঝা যায় না কিন্তু বেহেস্তিজের আছে নিয়ামুল কোরআনে আছে চর্মনায় পিসের বইও আছে একাধিক জায়গাতে তাবিজে আপনারা সংখ্যাগত মান আপনাদের আলেম ওলেমারা দিচ্ছে তার মানে এখন তাদেরকে মুস্টেক বলবেন না তারা হারাম কাজ করছে সেটা বলছেন এটা আপনারা ঠিক করবেন সুপ্রিয় শ্রোতা মন্ডলীকে আমরা এতটাই দেখলাম তারপর একটা লাইন করে দেখেন আব্দুল্লাহ মাসুদ রদিয়াল ছাত্রগণ একজন বিশিষ্ট সাগরে ধলেন ইব্রাহিম নাহাই রহিমহুল্লাহ তিনিও কোরআনের আয়াত বা জিকির সম্মিলিত তাবিদ ঝুলানোকে অপছন্দ করতেন পরিষ্কার ভাবে মানে তার মানে স্পষ্ট আমরা দেখালাম যেমন তেমন বই থেকে নয় স্বয়ং হানাফি ভাইদের গ্রন্থ থেকে তাদেরই বই স্পষ্ট ভাবে লেখা আছে তাদের আল কাউসারে যে স্পষ্ট তারা বলছেন যে ইবনু মাসুদ রদিল্লাহ আনহু কোরআনের তাবিজ ব্যবহার করা যে জায়েজ এর পক্ষে ছিলেন না বরং তিনি অপছন্দ করতেন শুধু ইবনে মাসুদ না ইবনে মাসুদ রাদিয়াল্লাহু যতগুলো ছাত্র ছিল তারা অপছন্দ করতেন শুধু তারাই না তারও ছাত্র যারা ছিল তারা অপছন্দ করতেন আর এটা ইব্রাহিম নাফি রাহিমাহুল্লাহর একটা মানে, মানে কল যেটা মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 23935 এ এই এর আগে আমরা দেখালাম আর অনেকগুলো নিশ্চয় দেখেন আমি এখানে অনেকগুলো নিশ্চয় মুগিরা রাহিমাহুল্লাহ বলেন আমার জ্বর হয়েছিল ইব্রাহিম নাফিকে বললাম আমি কি এই আয়াতটি লিখে আমার বাহুতে ঝুলাবো তিনি তা অপছন্দ করলেন মুসান্নাফ আবি সাহেবা হাদিস নম্বর 23935 অসংখ্য দলিল আছে মানে সর্বোপরি কথা হচ্ছে এটা যে ইবনে মাসুদ কোনোভাবেই তিনি কোরআনের আয়াতের তাফসীরকে জায়েজ মনে করতেন না তার কোন সাগরেদ জায়েজ মনে করতেন না সাগরেদের সাগরেদ জায়েজ মনে করতেন না ইবনে মাসুদ ইব্রাহিম নাখরে মোল্লার কল মজুদ আছে এখানে মুগিরা রাদিয়াল্লাহু তাআলার কল মজুদ আছে স্পষ্ট আর কি বলবেন দেখেন মুগিরা রাহিমাহুল্লাহ তারও এই কল মজুদ আছে তার আমল বর্ণনা আছে অপছন্দ করেছে তারপরে আপনি জলজন্ত মিথ্যাচার করেছেন এখন আপনাকে তাহলে বলি আমরা আপনি একজন দাজ্জাল আপনাকে বলি আপনি একজন কাজ্জাব আপনাকে বলি এখন আপনি একজন বাটপার বললে কেমন লাগবে তাই বলছি যে ইখতিলাফ থাকতে পারে ইখতিলাফ থাকতে পারে দলিল পেশ করেন আপনাদের মাঝের পক্ষে আপনাদের মতের পক্ষে আমরা দলিল পেশ করি তারপরে শ্রোতা যেটাকে মনে করবে যে কার দলিলটা গ্রহণযোগ্য তারা সেটা গ্রহণ করবে কিন্তু মিথ্যু কাজাব একজন আলম একজন আলমকে বলেন কিভাবে একটু লজ্জা লাগার দরকার আছে আপনাদের কাছ থেকে আমরা যেমন ইল শিখি পাশাপাশি আপনাদের কাছ থেকে আমরা আখলাখটাকে শিখতে চাই কিন্তু আপনাদের আখলাখ যেমন যদি এমন হয় তাহলে আমরা কার কাছ থেকে আখলাখ শিখবো একজন আলমের যদি আখলাখ এমন হয় মুখের ভাষা যদি এমন কুরুচিপূর্ণ হয় আমাকে চুকুমুগুদাই বলেছেন এটা কি কোনো আলমের ভাষা হতে পারে এখান থেকে ফিরে আসুন ভুল প্রত্যেকের হতে পারে আমারও ভুল হতে পারে স্বাভাবিক তারপরেও সুপ্রিয় শ্রোতা মন্ডলীকে আমরা বলবো যে আপনারা ইবনু মাজা রাখেন ইবনু মাজা হাদিস নম্বর তিন হাজার পাঁচশো তিরিশ নম্বর হাদিসে দেখেন ইবনে মাসুদের একটা কলবনন আছে যে তার স্ত্রী দেখেন আমি পড়ছি এখানে আব্দুল্লাহ আব্দুল্লাহ মানে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু কথা বলা হয় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী জায়নব থেকে বর্ণিত তিনি বলেন এক বৃদ্ধা আমাদের এখানে আসতো এবং সে চমকপ্রদ ঝাড়ফুঁক করত আমাদের একটি লম্বা পাবিশিষ্ট খাট ছিল আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু ঘরে প্রবেশের সময় সশব্দ দিয়ে কাশি দিতেন একদিন তিনি আমার নিকটে প্রবেশ করলেন সে তার গলার আওয়াজ শুনতে পেয়ে একটু আড়াল হলো তিনি এসে আমার পাশে বসলেন এবং আমাকে স্পর্শ করলেন স্পর্শ করলে এক গুচ্ছা সুতার স্পর্শ মানে স্পর্শ করলেন মানে সুতোর কিছু পেলেন তিনি জিজ্ঞাসা করলেন এটা কি আমি বললাম চমকপ্রদ জন্য সুতা ও চম্র প্রদাহের জন্য সুতা পরে বেঁধেছি মানে, মানে চম্র মানে, মানে চামড়ার জন্য সুতা পরা মানে বেঁধেছি তিনি সেটা আমার গলা থেকে টেনে ছিঁড়ে ফেললেন ইবনে মাসুদ ছিঁড়ে ফেলেছেন তার নিজের স্ত্রীর ছিঁড়ে ফেললেন এবং তা ছিঁড়ে ফেলে দিয়ে বললেন আবদুল্লাহর পরিবার মানে ইবনে মানে মাসুদের পরিবার শিরিক মুক্ত হলো আলহামদুলিল্লাহ তারপর ঘটনা আছে যে ইহুদিরা এসেছে অনেক ব্যাখ্যা করে ব্যাখ্যা করেছে যেহেতু ইহুদিদের তাবিজ ছিল সর্বোপরি আমি এই কথা বলতে চাইছি এটাও যদি ধনী ইহুদির তাবিজ মানে, মানে ইহুদিদের কোন তাবিজ বা কুমন্ত্র না তারপরেও আল কাউসার থেকে স্পষ্ট প্রকাশনী থেকে প্রমাণ করছেন আপনারা করেছেন যে মাসুদ কোরআনের তাবিজকেও তিনি নাজেজ মনে মানে, মানে অপছন্দ করতেন তিনি এটাকে জায়েজ মনে করতেন না যেটা মুসলমান বিভিন্ন আবিষ্কার থেকে ইব্রাহিম নাকের কল থেকে প্রমাণিত হয় তো আপনি এটা সুস্পষ্ট যে এটা মিথ্যাচার করছেন জালিয়াতি করেছেন এটা তো এখন তো প্রকাশ স্পষ্ট ভাবে হয়ে গেল তো সার্বিকভাবে আমি বারবার একটা কথাই বলছি যে হ্যাঁ ভুল সকলের হতে পারে আপনার হতে পারে আমার হতে পারে আমি যে আলোচনা করলাম এই আলোচনার মধ্যে ভুল থাকতে পারে অস্বাভাবিক কিছু নয় তার মানে এই নয় যে আপনি আমাকে দাজ্জাল বলবেন বা আমি আপনাকে কাজজাব বলবো বা আপনাকে আমি ফেরাউন বলবো বা আপনাকে আমি ওরে পার ওরে চিটার এইসব ভাষাগুলো ব্যবহার করবো যে না আলেম হিসেবে আপনি এইসব ভাষাগুলো ব্যবহার করতে পারেন না তাই আদাবুল ইখতিলাফ যেখানে ইখতিলাফ আছে আদাবটা যেন ঠিক থাকে আমাদের এতটাই আহ্বান ইনশাআল্লাহ আপনার আরো অসংখ্য ভুল আছে এক মিনিট আলোচনা করলে আপনি সেখানে ভুল বলেন আমি তো দেখাচ্ছি যে এক মিনিট একটা প্রশ্ন উত্তর দিতে গিয়ে আপনি ভুল করছেন অনেক ভুল করছেন আমি তো এগুলো দেখাচ্ছি আপনাকে মানে, মানে ভুল সকলের হতে পারে যাই হোক আমরা আলোচনাটা লম্বা করলাম না সুপ্রিয় শ্রোতা মন্ডলী এরপর আমরা আবারও মুক্তি আবরার সাহেবের অসংখ্য ভুল আছে আমরা ধারাবাহিক পর্যায়ে নিয়ে আসবো পর্ব নম্বর সাত দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি আপনারা দেখবেন যে তাদের দ্বারা ভুল হওয়া সম্ভব তার মানে এই নয় যে তাকে তার জাল কাজ্জা ফিতনাবাজ ফেরাউন